ওয়াজ <clears throat> এখানে যদি আব্দুল খালেক শরীয়তপুরি আসতেন কি ওয়াজ শুনেছেন উনি আসলে ওয়াজ করতেন কর লাগিয়া কন্দ মানুষ কর লাগিয়া হাসা যে তোমার কল্য সৃজন তারই বলে আস এই পৃথিবীর মালিক যিনি জপতারে নিশি দিদি ওরে যার হাতেতে মরণ তোমার যার হাতেতে মরণ তোমার যার দয়াতে বাঁচ লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস ভাইজান এরপর যদি বগুড়ার বজলু শিলমি আসতেন ওয়াজ শুনেছেন ক্যাসেটে বজলুর রশিদ মিয়া ওয়াজ করতেন হুস নাই ওমর কোন বক্তা যেখানে ওয়াজ করে কে ওয়াজ ক্যাসেটে শুনেছেন উনি আসলে ওয়াজ করতেন একটু নিচে নামলে চোখের ভোরো আর একটু নিচে নামলে মুস আর একটু নিচে নামলে দাড়ি আর একটু নিচে নামলে সিয়ারি হেড স্যার হাত জোর করে কয় বাবা কালু রে আর একটু নিচে নামিস না যদ্দুর বঞ্চত নামছস বাবা এখনো ভদ্র সমাজে চলা যায় কাপড়ে সুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যায় বাবা আর নিচে না না তারপর এখানে যদি তোফাজ্জল হোসেন ভৈরবী আসতেন আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক করে দিন বলেন আমি উনি আসলে ওয়াজ করতেন জান্নাতের টিকিট দিলাম রে জান্নাতের সাবি দিলাম আরে মুসলমান এবার খুঁজে নাও তোমার স্থান কোথায় الجنة تحت أقدام الأمهات ওরে মা বাপির কথা রে ভাই যে জন শোনে না আল্লাহ নবীজির দয়া তার পাবি না বাবা রে আল্লাহ নবীজির দয়া তার পাবি না কোন মা যেই মা রাত্রি বারোটা বেজে গেছে সন্তান বাইরে চলে গেছে মা দরদি দরজাটা খুইলে সন্তানের জন্য অপেক্ষা করে একটা গাছের পাতা যদি পড়ছে গো দরদি চিৎকার দিয়ে কয় বাবা আইসলি হি তোরে দেখা আমার কলিজাটা ঠান্ডা করবানি কি মিলেছে এরপর যদি নাটোরের জাকারিয়া হাফেজ জাকারিয়া একসময় খুব ভালো বাস করতেন কি ওনাকে দেখেছেন আপনার এদিকে বোধহয় আসে নাই খুব ভালো ওয়াজ করতেন উনি উনি আসলে ওয়াজ করতেন ভাইজান আমার এই হালাল ঠেকার কামাই আমি কার খাবো মা তুমি জবাব দিয়ে কেউ শুনেছেন আপনারা যে আল্লাহ কবুল করেন বলেন আমিন জোরে বলেন আমিন এবার খুশি তো হ্যাঁ সবার তো আর পারি না রে ভাই সবার আমি প্র্যাকটিস করছি আমি ছোটবেলায় যখন ওয়াজ হব ওয়াইজ হব চিন্তা করছি বিভিন্ন বক্তার প্র্যাকটিস করেছিলাম তো তারপরে যখন যেটা আমি যখন ছোট ছিলাম তখন কোয়াকাটা হুজুরকে আমি তেমন চিন্তামি না এজন্য ওর ওয়াজটা প্র্যাকটিস করি নাই আপনারা কি মনে করেন এটাকে আমি এমনি এমনি পারতেছি কি মনে হয় আপনাদের এগুলো নিয়ে প্র্যাকটিস করেছি বিধায় কিন্তু এটা পারতেছি এখন যেগুলো প্র্যাকটিস করে ওটা তো পারবো না ভাই সাইদি সাহেবের কণ্ঠ হলো গড গিফটেড যতই দ্বিতীয় সাইদি বলেন আল্লামা সাইদির কণ্ঠ কেউ নকল করতে পারবে না ওইটা যখনই আপনি ক্যাসেটে শুনবেন আপনার মনটা অটোমেটিক আপনি খেয়াল করবেন যত বড়ই দলীয় লোক হোক না কেন যত বড়ই সাইদি বিরোধী হোক না কেন আল্লামা সাইদির ক্যাসেট যখন বাজে ওর অন্তরটা গলে যেতে বাধ্য ওই টোনটা একটা আলাদা একটা টোন যেটা পৃথিবীর কারোর সঙ্গে মিলবে না কথা কোন ঠিক কিনা আমরা দোয়া করে আবারও যেন করণের পাখি কাল্লা করণের ময়দান ফিরে দেন বলেন আমিন সবাই বলেন আমিন আমার